উঠেছি নাম সামনের পরিচয় সাথে থেকে মোরা উঠেছি নাম সামনের পরিচয় একসাথে চলবো ভালো কিছু করব একসাথে চলবো ভালো কিছু করব ওর করি সব কিছু জয় নাম সামনের পরিচয় সাথে জেগে মোরা উঠেছি নাম সামদের সাথে সাথে করে জীবন একসাথে করব সফল সব মিলনের সাথে সাথে করে জীবন একসাথে করব সফল সব কাজ থেকে গোড়ায় উঠেছি নাম সামনের পরিচয় অরুণোদয়ের সাথে জেগে মোড়ায় উঠেছি নাম সামনের কাছে পেতে এভাবেও